তার পয়সা যখন বাচ্চা দিবে বাচ্চা লা বেচান কে কিম লিবো হরেন গাড়ি চালাইলো রে শালা সাইকেলটা ভাঙলো মাথাটা কে বে শালা হ্যাঁ। হ্যাঁ। চল চল তুই মরল কাছে চল চল চল মরলের কাছে চল চল তুই মুন্ডলের কাছে চল মুন্ডলের কাছে চল তুই দাঁড়া ভাই একটু দাঁড়া দোকান থেকে আসি যা ভাই হ্যাঁ একটা মদ খাবে একটা মদ খাবে না যে মদ খায় মধুর ফেলে গেছে মধুর শুনে লগা ওই জন্য হয়ে যাবে চমল दा चालन भाई चाटे किदा ले ओ भाई एक बता दा तो चाली वा भाई अरे भाई चाय पैसे दे जाओ पैसे तो नहीं पैसे ना कि चाय ना खेला चाय पैसे दे जाओ चंदा तले मुंड लगा चलो की हो रही তুই আমাকে গাড়িতে ফেলেছিস আর মদ খেয়েছিস তুই আমার তোর আজকে ভিতরে আপনি ভিতরটা করে দিন ঠিক আছে তোমাদের ঠিক আছে তোমাদের এক এক করে বলো অভিযোগ এক এক করে খাবে এক এক করে অভিযোগ বলো প্রথমে বলো

no, no, no, no.